আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এই মুহূর্তে আছি ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলিতে যে নামটি আসলে অনেকেই অলরেডি এই নামটির সাথে আপনারা পরিচিত ডিপিআরসি হসপিটাল মূলত আপনার বিভিন্ন ধরনের বাত ব্যথা পেইন প্যারালাইসিস বিভিন্ন ধরনের যত ধরনের ব্যথা আছে বা স্ট্রোকজনিত যে সমস্যাগুলো আছে বা স্পোর্টস ইঞ্জুরি বলেন যে কোনো ধরনের সমস্যা আছে এই জিনিসগুলো নিয়ে তারা মূলত কাজ করেন এবং এর কর্ণধার হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যারা এই নামটির সাথে আসলে অনেক বেশি পরিচিত বিকজ অফ স্যারের কাজ এবং স্যারের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে অসংখ্য পেশেন্ট আছেন যারা সুস্থ হয়েছেন এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন দর্শক ঠিক তেমনি আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট যিনি দীর্ঘদিন যাবত উনি মূলত পিএলআইডি রোগে ভুগছিলেন পাশাপাশি ওনার ক্যালকেনিয়াল স্পার ছিল ওনার পায়ে এবং অস্ট্রিয় আর্থ্রাইটিস জনিত সমস্যা ছিল ওনার দুই হাঁটুতে লাইফ একরকম প্রায় ইম্পসিবল হয়ে গিয়েছিল বাট স্যারের কাছে উনি ভর্তি ছিলেন কিছুদিন আগে এবং ট্রিটমেন্ট নিয়ে উনি বাসায়ও চলে যান যাওয়ার পরবর্তী অবস্থায় কেমন ছিলেন এবং আজকে উনি আমার রিভিউতে এসেছেন স্যারের কাছে কেমন আছেন পুরো বিষয়টা একটু আমরা ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করব আসুন দর্শক একটু ওনার সাথে আমরা পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে আমার নাম লাকি লাকি পুরো নামটা কি আপনার এমরুন নাহার লাকি আচ্ছা বয়স হচ্ছে চুয়ান্ন বছর জি একজন হাউস ওয়াইফ জি আচ্ছা আপনার বাসা কোথায় বাসা হলো মালিবাগ মানে আচ্ছা আমরা জানি যে আপনি প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন এবং স্যারের কাছে ভর্তি থেকে ট্রিটমেন্ট হয়েছিল যদি কথা একটু আমাদেরকে বলেন এবং উদ্ভবটা ঠিক কতদিন আগে কতদিন আগে প্রথম শুরু হয় আরো তিন তিন সাড়ে তিন বছর আগের কথা আমি আমার প্রথমে পা মানে হাঁটুতে ব্যথা পরে পরে আমি হাঁটুতে ব্যথা মানে অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে নাকি হঠাৎ করে দেখছেন ব্যথা এমনি পড়ে গেছে কিন্তু এমনি পড়ে যাওয়ার জন্য যে ব্যথা এরকম আমি অনুভব করিনি তারপর ওই মেডিসিনের ডাক্তারের কাছে যাই উনি বিভিন্ন টেস্ট দিছে তারপর ওনার ইয়েতে ছয় মাস বিভিন্ন ভিটামিনও দিছিল খাওয়ার পরে তারপর দেখছি ভালো হয় না আচ্ছা প্রদাহটা মূলত কি কি হতো হাঁটুতে ব্যথা কি প্রথম শুরু হয় নাকি পায়ের গোড়ালি থেকে ব্যথাটা শুরু হয় প্রথম ব্যথাটা কোথায় প্রথম ব্যথা হাঁটুতে ছিল হাঁটুতে হঠাৎ করে একদিন দেখছেন পা আর ভাঁজ করতে পারছেন না আগের মতো কারণ আপনি একজন হাউস ওয়াইফ দেখা যাচ্ছে সংসারে অনেক কাজ করতে হয় বসতে হয় উঠতে হয় হ্যাঁ, সেই হঠাৎ করে আর উঠতে পারছেন না একটু কষ্ট হচ্ছে হ্যাঁ। এমন কোনো ব্যথা পেয়েছেন সেটাও মনে মনে হচ্ছে হঠাৎ করে দেখছেন ব্যথা তো হ্যাঁ। প্রাথমিকভাবে যখন কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন কি আশেপাশে কোনো ডক্টরের কাছে যে মেডিসিনের ডাক্তার আচ্ছা, গেছে কি বলেছিলেন উনি বলছি উনি ইয়ে, বিভিন্ন দিয়ে বলছে যে ভিটামিনের অভাব ইয়ে, তারপরে উনি ভিটামিন ডি আর নিউরোবি আর কেলবো দিয়েছিল এই তো খাইলাম তারপরে ভালো হয় না তারপর আবার মুনি বলছিল যে নিউরোলজি এবার দেখাইতে পারে আচ্ছা নিয়ে যে আমার পায়ে হাঁটতে পারতো না পায়ে বুধ ছিল না তারপর হচ্ছে নিউরোলজি দেখা নিউরোলজিকে দেখানোর পরে তারপর দেখি ওরা ছয় মাসে ওষুধ খাইলাম এখানে মানে পায়ে বোধ ছিল না বলতে কি যে আপনি নর্মালি পা দিলে আমরা যেরকম অনুভব করি যে আমি হ্যাঁ। পাটা দিচ্ছি সেই হ্যাঁ। অনুভবটা আপনার একটু কমে গেছে তেমন ছিল না এটা এটার জন্য কি হাঁটতে কষ্ট হতো আপনার হ্যাঁ হাঁটতে কষ্ট হতো পায়ের পাতায় ব্যথা হইতো এমনকি কখনো হয়েছে শরীরে ব্যালেন্স রাখতে পারছেন না এরকম হ্যাঁ, এরকম হয়েছে অনেক সময় হয়তো ব্যালেন্স মনে হচ্ছে রাখতে পারছেন না পড়ে যাচ্ছেন এরকমটা মনে পড়ে যাবো পড়ে যাবো এরকম মনে হয় আচ্ছা। আচ্ছা। মানে বুড়ো আঙ্গুলে তো ভূত না তোমার এই তো তারপরে আবার অর্থবিটিকে গেছে গেছে উনি আবার উনিও আমার সাত মাসের একটা ভিটামিন দিয়েছিল সাত মাস মানে খাইতে বলছিল প্রতি মাসে একটা করে তারপরে দেখি ভালো হয় না আচ্ছা তারপর আমি ওই আরো দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে হ্যাঁ ভালো হয় না মানে যে যে কয়দিন খাই সে কয়দিন একটু ভালো লাগে তারপর কিন্তু আসলে ব্যথা টাথা কিছু তেমন কমে না আচ্ছা আর বাড়তি আগের মতো হাঁটা চলাও করতে পারছে করতে পারতেছে না বাড়তেই ছিল তারপর আবার আমি ইউটিউবে শফিউল্লাহ ভাইয়ের ভিডিও দেখি দেখতে দেখতে ওনাকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তাহলে ওনাকে দেখাবো আচ্ছা এর মাঝখানে কি আপনার কোমরে ব্যথা বা এই ধরনের কোনো কিছু কি হ্যাঁ, কোমরে ব্যথা ছিল ঘাড়ের ব্যথা ছিল মানে আস্তে আস্তে দেখছেন পুরো শরীরই গ্রাস করছে হ্যাঁ সবই ব্যথা হাঁটো হ্যাঁ হ্যাঁ সকালে ঘুম হ্যাঁ। থেকে ওঠার পরে হাঁটতে হ্যাঁ, পারছেন না হাঁটতে পারতেছেন না আচ্ছা। হাত ব্যথা আমি হাত পারি না মানে হয়েছে কখনো যে ব্যথার জন্য বিছানা থেকে উঠতে পারছেন না কারো সাহায্য নিয়ে বাথরুমে যেতে হচ্ছে এরকমটা হয়েছিল কখনো তাই আমার এত খারাপ সার্বক্ষণিক একটা ব্যথা অনুভব ব্যথা আচ্ছা। ছিল কাজও করতে মানে কষ্ট হইতো উঠা বসা করতে কষ্ট হইতো নামাজ করলে তো পাটা বাঁকা হয়ে যেত আচ্ছা। দুই পায়ে বাঁকা হয়ে যেত নামাজে দাঁড়িয়েছেন দেখতেন যে পাটা বাঁকা হয়ে না সে যে পায়ে এমনি ভাঁজ করতে হয় না তখন পা ওই যে আমি যে এমনি করতাম আর বাঁকা হয়ে যেত আমি আর সোজা করতে সোজা করতে পারতাম না তারপর ভাবলাম যে আমি আনুমানাকে দেখাই স্যারের বিষয়ে জানলেন কিভাবে আমি ইউটিউবে দেখছি আচ্ছা যখন আপনার এতটাই খারাপ অবস্থা একের পর এক ডক্টর দেখাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না ওই সময়টা হঠাৎ করে এটা স্যারের ভিডিও দেখতে পান হ্যাঁ। এবং দেখেছেন অনেক কিছুই আপনার সাথে মিলে যাচ্ছে অনেক পেশেন্ট আছেন যারা তাদের জীবনের গল্পগুলো বলছে তার সাথেও আপনার অনেক কিছু মিলে হ্যাঁ, যাচ্ছে তখন ডিসিসি নিয়েছেন স্যারের কাছে আসবেন সরাসরি স্যারের কাছে চলে আসবেন স্যারকে দেখালেন কি বলেছিল স্যার মনে আছে বলছে যে বিভিন্ন টেস্টগুলো দিছে আমার তারপরে যে বলছে যে আপনি একুশ দিন ভর্তি থাকেন ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা আমি ওনার কথা মতো একদিন পরে আসলাম ভর্তি ছিলাম আল্লাহ আমি অনেক হ্যাঁ। হাঁটু ব্যথা পায়ের ব্যথা হ্যাঁ। যেটা ব্যালেন্স রাখতে এখন নামাজ পড়ে দেখেছেন যে নামাজের থেকে ওঠার সময় কি ওই ভাঁজ হয় না পা ভাঁজ হয় না আল্লাহ আলহামদুলিল্লাহ পা বাঁকা হয় না আনার তবে মানে যে আশা নিয়ে এসেছিলেন সেটা আপনার পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবে হাঁটা সংসারের কাজ সেগুলো করতে হ্যাঁ, পারছেন করতে পারছেন আপনি যখন নিয়ে চলে গেছেন এই কিছুদিন আপনি আপনার বাসায় কাজ করেছেন বাসায় ছিলেন কেমন ছিলেন এই কয়টা দিন না মানে এখন আমি হাসপাতাল থেকে যাওয়ার পরে জি জি জি ভালো আলহামদুলিল্লাহ মানে মনে হচ্ছে ঠিক আগের সেই মানুষের মতোই হ্যাঁ, আস্তে আস্তে সব আমার ফিরে আসতেছে আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক আছেন যারা হয়তো জানেন না যে কোথায় গেলে তারা একটা ভালো চিকিৎসা পেতে পারে আমাদের সেই সকল দর্শকদের জন্য যদি কিছু বলেন আমি বলবো যে যাদের এরকম ব্যথা কোনো সমস্যা যা নিয়েছে নিঃসন্দেহে শফিউল্লাহ ভাইয়ের কাছে আল্লাহ রহমান আসতে পারেন আসেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আমি অনেক কষ্টে ছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনারা আমার মতো আসলে ভালো হবেন আলহামদুলিল্লাহ দর্শক এই চিকিৎসার সময়গুলোতে পাশাপাশি মনোবল বাড়ানোর জন্য আমাদের পরিবারের যে সদস্যরা আছেন তাদের গুরুত্ব কিন্তু অপরিসীম যেটা আমাদের এই বোনের ক্ষেত্রে কিন্তু হয়েছে ওনার হাজব্যান্ড সবসময় ওনার সাথে ছিলেন পুরো চিকিৎসাটাই উনি সাথে ছিলেন এবং ওনার সার্বিক সহযোগিতা সবসময় ছিল আসলে একটু ওনার সাথে একটু কথা বলি কেমন দেখেছিলেন ওই সময়টাতে আজকে এই যে এখন সুস্থ আছেন কেমন দেখছেন পুরো বিষয়টি একটু আমরা একটু ওনার কাছ থেকে আমরা একটু শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার আপনার নামটা কি যদি একটু বলেন আমার নাম মির্জা ইকবাল আচ্ছা স্যার আমরা জানি যে আপনার মেনে দীর্ঘদিন যাবত উনি হাঁটু ব্যথা কোমর ব্যথা সর্বোপরি পুরো শরীরের বিভিন্ন জায়গায় ওনার ব্যথার সমস্যা উনি ভুগছিলেন এবং এটার জন্য আপনারা বিভিন্ন জায়গায় অনেক ডক্টরও দেখিয়েছিলেন চিকিৎসাও করছিলেন কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাচ্ছিলেন না আমাদেরকে যদি একটু ওই সময়গুলোর কথা বলতেন যে কেমন ছিল ওই সময়গুলো যখন ব্যথার যন্ত্রণা হয়তো আপনাকে কমপ্লেন করছেন ডক্টরের কাছে নিচ্ছেন করছেন কিন্তু লাভ হচ্ছে না কোনো কেমন দেখতেন ওই সময়গুলো আসলে আমরা মানে বড় ধরনের জটিলতা না আসলে সহজে ডাক্তার ডক্টরের কাছে আমরা চাই না এটাই বাস্তব তো ওই যার ব্যথা বা যার অসুবিধা সেই ভালো বুঝে জি জি তো আর তারাও সহজে বলে না যতক্ষণ মানে সেরকম পর্যায়ে না যায় আর আমরা বাঙালি নারীরা কিন্তু আসলে অনেকটুকু কষ্ট সহ্য করি হ্যাঁ। শেষ সীমায় না গেলে আমরাও বলি না হ্যাঁ, এটাই বাস্তব আগে তো সে সকালে বেরোয় যেতে হেঁটে আসতো মাঝখানে দেখলাম যে সে সেরকম একটা হাঁটতে বেরোয় না আচ্ছা আমি আবার সকালে রমনা পার্কে মর্নিং ওয়াক করতে যেতাম সকালে মানে ফজর নামাজ পড়ে ইয়া রমনা পার্কে ঘুরে আসি আমি আচ্ছা, মাঝে মাঝে আচ্ছা। বলি চলো যে তুমি তো আগে যাইতা এখন চলে একসাথে যাই আচ্ছা সেটা ভালো লাগে দুজনের সাথে গল্প করা যায় ও যেত কিন্তু খুব পার্কে যেত না হ্যাঁ। কাছেই ঘুরে কাছাকাছি একটু হাঁটতো পরে দেখা গেলো যে না সে হাঁটুতে সমস্যা বা একটু কোমরের সমস্যা প্রথম অবস্থায় আমরা ওই ইয়েতে যেটা বললো আর কি যে মেডিসিনে এবং পরে অর্থোপেডিক আমরা দেখাইছি ওই স্থানীয় হাসপাতালে তারপরেও দেখা গেলো যে ইয়ে নিউরো নিউরো দেখানো হয়েছে দেখা গেলো তেমন একটা উন্নতি হয় না কখনো অনেক কিছু টেস্টের দেয় কিছু ওষুধপত্র খেয়ে কিছুটা উন্নতি বুঝে তারপরে মনে হয় যেন আবার সাবেক অবস্থায় ফিরে আসছে তারা অসুবিধা হচ্ছে না এবং এটা সে অনেক মানে খুব কষ্ট ফিল করতেছে আমি বেরোতে পারতেছি না বা এসে না পরে এই তো কিছুদিন আগে আর কি কিছুদিন আগে সে ভিডিও তো এখন তো ইয়ের যুগ ইন্টারনেটের যুগ অনেকেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ইন্টারনেটে তো এখন অনেকেই যারা মানে কাজও করতেছে আবার জ্ঞান আহরণ করতেছে জ্ঞান আহরণ করছে সবকিছুই হচ্ছে হ্যাঁ, তো বিশেষ করে আমি চিকিৎসার এই ব্যাপারগুলো বেশি ইয়া করে আমার মেয়ে মেয়ে তো ইন্টারনেট পড়ে এখন আর আমাদের চেয়ে তো ওরা আরো বেশি এই ব্যাপারে যে কোনো ব্যাপারে আমরা দুইজনই তার সহযোগিতা নেই যে কোনো ব্যাপারে এই জিনিসটা তারা বেশি বুঝে আমরা কম বুঝি হইলে কি এটা বল দেখি ওইটা বল দেখি তো ও আবার এগুলো ধরাই দেয় আবার যেটা ভালো লাগে তো ইয়ের সাথে চিকিৎসা মানে আমরা সাধারণত আমার ছোট ভাই আমার প্রফেসর আচ্ছা মেডিকেল আচ্ছা। মহেশী মেডিকেল থেকে শিক্ষার্থী আলহামদুলিল্লাহ আচ্ছা, আচ্ছা। জি রংপুরের সে প্রিন্সিপাল ছিল আচ্ছা আচ্ছা তো আমরা টুকটাক যে কোনো ইয়াই সমস্যায় তার সাথে হ্যাঁ, হাত তার সাথে ফোন আলাপ করে সে বলে দেয় এবং আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দরভাবে সুন্দরভাবে অনেক কিছু সমাধান কিন্তু ওইটা কার্ডিওলজির স্পেশালিস্ট আচ্ছা আচ্ছা কিন্তু সবাই তো এখন তো সবাই বিশেষজ্ঞ ডাক্তারই খুঁজে প্রত্যেকটা চোখের আলাদা জন্য যে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা আর যারা আমার কাছে মনে হয় যারা একটু মানে বিশেষজ্ঞ তারা নিজেরাই বলে যে আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ ওই ব্যাপারটা আমি অত ভালো করে জানি না এই ব্যাপারে তুমি ইচ্ছে করলে ওদের একটা চ্যানেল থাকে যে ডাক্তার সেই রেফার করে দেন রেফার করে দেয় জি পরামর্শ দেয় যে তাকে বলতে পারো জি তো ভিডিও দেখছে আবার ধরেন এই এই এই ব্যাপারে যারা চিকিৎসক তাদের কথা হয়তো বা ইয়ে, কিন্তু ওই ভিডিও দেখে ও বেশি আকৃষ্ট হয়েছে যে আচ্ছা এতজন মানুষ বলছেন এত কিছু হ্যাঁ, হ্যাঁ। আমার সাথে মিলে যাচ্ছে একটা দুইটা মানুষের সাথে মিথ্যা বলতে পারে এবং সে কিছু অনুশীলনা করছে যেমন ভিডিওতে আছে ওই যে অনেক ধরনের ব্যায়াম পা রেখা আরো কিছু ব্যায়াম ট্যাম এগুলো সে কিছু অনুশীলন করছে অনুশীলন করে পরে আবার একদিন দেখলো যে যদি চিকিৎসার আশ্রয় না নিয়ে কেউ যদি ক্রমাগত করতে থাকে এটা অনেক সময় ক্ষতি হইতে পারে ক্ষতি হইতে পারে ভুল হবে যদি অন্যান্য কোনো রোগ আছে কিনা বাইরে তো জানো কাজে যদি পরামর্শ নিয়ে তারপরে পরামর্শ অনুযায়ী কিছু করেন তাইলে সেটা বেটার হয় সেটা অবশ্যই ভালো হ্যাঁ এই জন্য সে মাঝখানে কিছুদিন করে আবার বাদ দিল আচ্ছা। দিয়ে তখন মনে করেন আমি ডক্টরে দেখাবো পরে আমার সাথে কথা বললো তো আমার ছেলের সাথে কথা বললাম আমরা তো আমার ছেলে এবং ছেলের বউ খুব আগ্রহী হবে আচ্ছা। আমার ছেলে বউয়ের সাথে আবার মানে ছেলের সাথে তো তার শাশুড়ির বেশি কথা হয় আচ্ছা তাই না একটা বন্ধুত্ব সুলভ হ্যাঁ বন্ধুত্ব সুলভ আমার ছেলের বউ আরো বেশি উৎসাহী হইল আচ্ছা। মা আপনি এটা করেন আপনি যান ও টাকা পয়সার ব্যাপারে সেই আছে না বলে আমরা কোনো চিন্তা করতে সেটা আমরা দেখতেছি হ্যাঁ, টাকা পয়সার ব্যাপারটা বেশিরভাগই সিলের সাথে আলাপ করি আচ্ছা সেই অনুযায়ী হ্যাঁ। সরাসরি স্যারের কাছে নিয়ে হ্যাঁ। আসলেন স্যার যখন দেখলেন স্যার ভোট যাই হোক তারপরে আমরা স্যারের কাছে আসলাম ওনার কাছে আসলাম উনি তার সবকিছু দেখে টেকে কিছু ইয়া দিল টেস্ট দিল তারপর আমরা সব টেস্ট করলাম টেস্ট করার পরে রিপোর্টগুলো দেখাইলাম ওনাকে সব কিছু উনি পরে সাজেস্ট করলো যে আপনারা অন্তত একুশ দিন আমাদের এখানে হতে থাকে আলহামদুলিল্লাহ প্রথম আপনার সাথে আমি কথা বলছি জি আমরা দুজন কথা বলছি যে আপনি একটা ই দিলেন যে মানে খরচের ব্যাপারটা তো আপনি আমরা বললাম যে একটু <laughs> হ্যাঁ। হ্যাঁ, আমরা আবার দেখে গেলাম একটা রুম চয়েস করলাম সেটা মোটামুটি আমরা বললাম বুকিং দিতে হবে আপনার বললেন না বুকিং দিতে হবে না আপনি বলছেন এটি যথেষ্ট সেটাই বাস আলহামদুলিল্লাহ তার বোধ হয় দুই তিন দিনের মধ্যে ভর্তি হয়ে গেছি এবং আমরা পনেরো দিন এখানে ছিলাম আলহামদুলিল্লাহ পনেরো দিন পরে আমরা ফিরে যাওয়ার পরে ও বলছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে একদিক আরেকটা দিক হলো যে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি থেকে শুরু করে ডাক্তার সাথে শুরু করে এর সাথে যারা জড়িত ছিল জি জি হাকুর সাথে বা থেরাপির সাথে বা একে একদম মানে আমরা যে রুমে ছিলাম প্রত্যেকেরই ভালো পেয়েছে রিভিউটা খুব ভালো ছিল ভালো ছিল আচরণ হ্যাঁ। ভালো ছিল সবকিছু সব হ্যাঁ, আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা আমাদের যে রুমে ছিলাম ওইখানেও যারা ক্লিনার থেকে শুরু করে প্রত্যেকেই খোঁজ খবর বা যার ইয়েতে আঙ্গিকে যতটুকু মনে হয়েছে একটা পরিবারের মতোই হ্যাঁ, আমি এখন হ্যাঁ। আমি আমি আমার আমি যে দুই তিনবার আসছি আমার মেয়েটাকে সাথে করে নিয়ে মানে আমার তো মেয়ে আছে যেহেতু বাসায় সেহেতু আমার বাসায় থাকতে হয় ও একাই ছিল আলহামদুলিল্লাহ ও আবার অনেক সাহসী আচ্ছা আমি যে বাড়িতে যাই ও একা মানে মেয়ে নিয়ে থাকে বা যে কোনো জায়গায় যাই মানে খুব ডিপেন্ডেন্ট না কোনো ব্যাপার এটা অনেক বড় একটা হ্যাঁ। বিষয় আমি যা করলাম করলাম তারপর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রাখের অশেষ মেয়ে মানে ধীরে ছেলে যখন যেভাবে বলে এই ইয়া যদি দরকার পড়ে পাঁচ হাজার দিয়ে দেয় আরো বেশি কোনো সমস্যা হয়নি এবং আপনাদের ইয়াতে আমরা আপনাদের সাথে যারা বললাম এখানে জড়িত সবাই আলহামদুলিল্লাহ অনেক এটা মানে সত্যি যেটা আমরা খুব ভালো ইয়ে পেয়েছি আর কি আলহামদুলিল্লাহ এবং পনেরো দিনের মধ্যে মোটামুটি মনে করছি যে না ঠিক আছে আলহামদুলিল্লাহ চলে গেছি ধন্যবাদ আমি বলছি ওই ওনার নাম ওদের কি জানি মামুন সাহেব আমরা যেদিন রিলিজ নিয়ে যাই তার কাছে কিছু ইয়ের ব্যাপারে কিছু আপত্তি করছিলাম <laughs> উনি সেটাও রাখছে তারা আলহামদুলিল্লাহ এবং আমি তাকে বলছি যে আপনারা এখন যে অবস্থায় আছেন যেমন শুরু অবস্থায় মানুষ একটু বিভিন্ন প্রতিকূলতার মধ্যে যায় তো আপনাদের ব্যবসাটা মূলত সেবা সাথে সাথে তো আপনাদের ব্যবসাটা করতেই হবে কিন্তু সেবাটাই মাথার এখানে প্রথম অবশ্যই আর বাকি এখন যেরকম আমাদের প্রতি আচরণ বা সবকিছু করেন সেটা যেন অব্যাহত থাকে যাতে অনেক বড় হয়ে গেলেন আলহামদুলিল্লাহ অনেক বড় হন আরো হাসপাতালে শাখা হোক অনেক কিছুই হোক কিন্তু তখন যেন এর থেকে বিচ্যুত না হন অবশ্যই খুব সুন্দর কথা হ্যাঁ, বলেছেন আমাদের অনেক আমার অনেক ভালো লাগছে আমি সত্যি সত্যি কাজ হ্যাঁ, করি কারণ আমি মনে করি সবাইকে আমাকে মানে আমার আগের মানুষরা বলতো যে ভালো ভালো সর্বকাল মন্দির ভালো আগে মানে কেউ দেখাইয়া কিছুদিন সেটা ভালো থাকা যায় সারা জীবন থাকা সারা জীবন থাকা যায় কারণ মানুষ তখন ধরে ফেলে অবশ্যই হ্যাঁ তো আমি কিন্তু ওই যে কি মামুর সাহেবকে বলছি যে ঠিক আছে কিন্তু সেবাটা প্রথমে এখান ধরে রাখতে হবে সবসময় এটা এখন যে অবস্থা আপনাদের আছে আপনাদের খবর আপনারাও খোঁজ খবর নিচ্ছেন সব ঠিকঠাক আছে তো কোনো অসুবিধা নাই তো জি তাই না time to time time to time আপনারা খবর নিয়েছেন এবং সেটা জেনে ধরে থাকতে পারে অবশ্যই খুব সুন্দর কথা বলেছেন আপনাদের মতামতের জন্য অনেক ধন্যবাদ খুব ভালো লেগেছে আপনাদের কথাগুলো শুনে দর্শক শুনলেন এতক্ষণ এরকম হাজারো মানুষ আছেন হাজারো বক্তব্য হাজারো মানুষ আছেন যারা এখন স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ব্যথামুক্ত জীবনে আছেন দোয়া করবেন আমাদের স্যারের জন্য যাতে স্যার এরকম তার বাকিটা জীবন এরকম অসংখ্য অসংখ্য মানুষকে উনি স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারেন অন্তত ব্যথামুক্ত জীবন তাদেরকে দিতে পারেন দোয়া করবেন আমাদের স্যারের জন্য এবং আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই অবশ্যই সেটা হলো যে আমি ওই আমার সিলেটে নিয়ে আসছিল ওই চাইনিজ এবং সেটা হলো জাপানিজ মানে সে আসছে মানে যে ইয়ে চিকিৎসা মানে প্রাচীন চিকিৎসা প্রাচীন চিকিৎসা যার কোনো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং সে যদি ক্রমাগত এই ইয়ে, ইয়াতে থাকে তাহলে সবসময় সে ভালো থাকে সবসময় ভালো থাকে তাই যতটা মানে যে আপনার যেমন মেশিন বা ইয়াতে ঠিক আছে এটা তো দরকারই আছে কিন্তু তার সাথে সাথে যেন মানে আমরা পুরোপুরি ওষুধ নির্ভর না হই অবশ্যই মানে মেডিসিন নির্ভর একেবারে পুরোপুরি যেন না খুব সুন্দর কথা বলেছেন আমরা খাদ্য এবং আনুষঙ্গিক আরো যা কিছু আছে সেরকম প্রাকৃতিক আর কি সেটা যেন সেটার প্রতি আমরা ইয়ে খুব সুন্দর বলেছেন জি ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল